પ્રાણ પાચે ના રે ઓ સાથી રે આઈ ન કાછે તે সবাই আমার মর সবাই আমার মরামু আর কখনো ডাকবো না তোকে যাবি স্বামীর ঘরে তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে আমি যাব শ্মশান ঘাটে পালকিতে চল শ্মশান ঘাটে পালকিতে চড়ে জ্বলবো আমি চিতারা গুনে ও সাথী রে আয় না কাছে